আমরা প্রথমে গুগল ক্রোমে ব্রাউজার ওপেন করব ওপেন করার পর একটা মেইল ওপেন করব মেইল ওপেন করার পরে আমরা আমরা সার্চ করে ইউটিউব ডট কম লিখে সার্চ দিব ইউটিউবে প্রবেশ করব ইউটিউবে প্রবেশ করার পরে ডান সাইডে ইউটিউব সিংইং এ ক্লিক করব ক্লিক করার পর এ চ্যানেল ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব করার পরে চ্যানেল নেম এবং চ্যানেল ফটো এই দুটি সেট করব নিচে ডাইন সাইডে দেখতেন যে ক্রিয়েট চ্যানেল আমরা প্রথম চ্যানেল নেম দেবো এবার আমরা চ্যানেল ফটো দেব একটি ফটো গ্যালারি থেকে চয়েস করে নেব এখন আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব এবার আমাদের ইউটিউব চ্যানেল ওপেন হয়ে গেছে এখন আমাদের চ্যানেলে কিছু সেটিং আছে সেই সেটিংগুলো আমাদের ঠিক করে নিতে হবে এগুলো খুবই দরকার আমরা সেটিংয়ে ক্লিক করব